ফানাহানুল খালিদাতু ফালা নাবিদু ফানাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাঈমাতু ফালা নাবাসু নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু তোবা লিমান কানা লানা ওয়া কুন্না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুহান আমি যদি তোমাকে তোমার পাপ ক্ষমা করে না দিতাম আজকে তুমি জান্নাতের ভিতরে এত নিয়ামত তুমি হাসিল করতে পারতে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক মানুষের সাথে কথা বলতে বলতে হাজার লক্ষ বছর চলে যাবে মানুষ আল্লাহর দিদার লাভ করবে আল্লাহর নোরানি চেহারার দিকে তাকিয়ে থাকবে হঠাৎ করে যেই চোখ দিয়ে যে চেহারা দিয়ে আল্লাহর দিদার লাভ করবে সেই চেহারার ভিতরে আল্লাহর সেই নূরের তাসির সেই চেহারার মধ্যে প্রকাশ পাবে উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন ইলা রব্বিহা নাজির আল্লাহ পাক আল্লাহর দিদার আমাদেরকে নসিব করুন সবাই বলেন আমিন বাইর আমার আমার নবীজি বলেন জান্নাতবাসীর জন্য সামানুন আলফা খাদেমিন এক একজন জান্নাতির বাসীর জন্য আশি হাজার করে খাদেম গার দান করবেন আশি হাজার মানুষ জান্নাতি আল্লাহ রেডিমেড বানানো জান্নাতের হাদেমরা এক একজন জান্নাতবাসীর হেলমত করবে আশি হাজার চাকর থাকবে আশি হাজার জান্নাতি হাদেম থাকবে ইসনাতানে আল্লাহ পাকে এক একজনকে বাহাত্তর জন করে প্রদান করবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তুনসাবু লাহু কুব্বাতুম মিন লুলুইন ওয়া জাবারজাদিন ওয়া ইয়াকুতিন জান্নাতের বাড়ি হবে কোন গম্বুজওয়ালা বাড়ি আল্লাহ জান্নাতবাসীদেরকে গম্বুজওয়ালা বাড়ি দান করবেন উচ্চাবাস দিয়ে বলুন এই জন্য পৃথিবীতে কেউ যদি গম্বুজওয়ালা বাড়ি করে আল্লাপাক সেটা মানুষের জন্য পছন্দ করেন না এই জন্য নবী সাল্লাহ সাল্লাম গম্বুজওয়ালা বাড়ি পছন্দ করেন না শুধুমাত্র গম্বুজ চাইলে দিতে পারবে আল্লাহর গড় মসজিদে উচ্চাওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কারণ এক একটা মসজিদ হচ্ছে এক একটি জান্নাতে বেহেস্তের টুকরা উচ্চ দিয়ে বলুন সুবহান আল্লাহ আমরা দুনিয়াতে গম্বসওয়ালা বাড়ি করব না জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে গম্বসওয়ালা বাড়ি দান করবেন জোর বলুন না সুবহান আল্লাহ নবীজি বলেন ইন্না আলাইহি মুত্তিজান আদানা লুলুআতাম মিনহা লাতাদি উমা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি দুনিয়াতে টুপি দিতে তোমাদের সরম লাগে লজ্জা লাগে জান্নাতের ভিতরে আল্লাহ পাক সমস্ত জান্নাতবাসীকে এক একটা মুকুর দান করবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ মণি মুক্তা স্বর্ণ দিয়ে বানানো মুকুর দান করবেন ওই মুকুরের মধ্যে এত আলো থাকবে দুনিয়ার অন্ধকারে যদি মুকুটকে দেওয়া হয় দুনিয়া সমস্ত দুনিয়া আসমান জমিন সবে আলোকিত হয়ে যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ একজন জান্নাতবাসী নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ ইজাস্তাহাল ওয়ালাদু ফিল জান্নাহ একজনে গিয়ে আল্লাহর কাছে জান্নাতের ভিতরে সন্তান চাইবে আল্লাহ গো জান্নাতের ভিতরে সন্তান হাওয়াকে আমি চাই দুনিয়ার মধ্যে যখন সন্তান হতো আমার খুব বেশি ভালো লাগতো আমি বেশি খুশি হতাম তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কান হামলুহু ওয়াদুহু ওয়া সিন্নুহু ফি সাআতিন কামা ইয়াশতাহি সেই যেভাবে সন্তান চেয়েছে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তার জন্য ওই জান্নাতি হিউরের পেটে গর্ভধারণ করবেন মুহূর্তের ভিতরে তার জন্য সন্তান প্রসব করবে সে যেমন সন্তান চেয়েছে আল্লাহ পাক তার জন্য তেমন সন্তান সাথে সাথে মুহূর্তের ভিতরে দান করবেন উচ্চাওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ কিন্তু নবীজি বললেন লা কিল্লা কিন্তু ওই ধরনের মানুষের চাহিদা জান্নাতের ভিতরে হবে না উচ্চাওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে আমরা যে সমস্ত কাজ আনন্দ হয় এগুলো চেয়ে কোটি কোন আনন্দ দান করবেন সুতরাং দুনিয়ার আনন্দের কথা আমরা ভুলে যাব উচ্চাওয়াজ দিয়ে বলুন সুহান জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হুর দান করবেন বিশেষ হুর ওই সমস্ত হুরের নাম হলো হুরাইন ওই হুরাইন ইয়ারফানা বিআসওয়াতিন লাম তাসমাইল খালাইকু মিসলাহা ইয়াকুলনা ওই জান্নাতি হুরের গলার ভিতরে স্বরের ভিতরে এমন সুন্দর কণ্ঠ দান করবেন তাদের কণ্ঠ এত সুন্দর হবে এমন সুন্দর কণ্ঠ পৃথিবীতে মানুষ কোনোদিন শুনে নাই জান্নাতের ভিতরে একদিন জান্নাতি সমস্ত হোরদেরকে আল্লাহ পাক একটা জান্নাতের কনসার্ট আয়োজন করবেন সেখানে জান্নাতের ভিতরে কিছু সুন্দর সুন্দর গাছ হবে আল্লাহ পাক একটা বাতাস দিবেন ওই বাতাসের তালে তালে যখন পাতাগুলো একটা নড়াচড়া করবে ওই পাতা থেকে একটা মিউজিক সৃষ্টি হবে মিউজিক ওই মিউজিকটা তো সুন্দর হবে এটা বলার মতো নয় ওই মিউজিকে ওই সরে সরে জান্নাতের যেগুলা হুর ইন আছে জান্নাতের হুরেরা তারা সকলে জান্নাতবাসীদেরকে গান শোনাবে উচ্চাওয়াজ দিয়ে বলুন সুবাহ কি গান শোনাবে আমার নবীজি ওই গান পর্যন্ত হাদিসের ভিতরে বর্ণনা করে গেলেন ওই গান কি গান সেটা হলো ওই জান্নাতে হুরেরা ওই সুরে সুরে গান বলবে ফানাহানুল খালিদাতু ফালা নাবিদু فنحن الخالدات فلا نبيد ونحن النائمات فلا نبأس نحن الرازيات فلا نسخة طوبى لمن كان لنا وكنا له উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই গানের অর্থ কি নাহানুল খালিদাতু ফালা নাবিদু আল্লাহ পাক আমাদেরকে জান্নাতবাসীর জন্য তৈরি করেছেন আমরা চিরকাল অনন্তকাল জান্নাতবাসীর সাথে থাকব আমরা আর কোনদিন ধ্বংস হব না ফানাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাদু ফালা নাবাসু আমরা এত কোমল এত সুন্দর হব এত কোমল আল্লাহ পাক বানিয়েছেন আমাদের সৌন্দর্য কোনদিন ক্ষয় যাবে না জান্নাতবাসীদের উপর আমরা রাজি হয়ে গেছি তোবা লিমান কানা লানা ওয়া সুসংবাদ তাদের জন্য আল্লাহ পাক যাদের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আমরাও তাদের জন্য হয়ে গেছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ রেজা মন্দির গান সেখানে ওই জান্নাতের হুরা হুরেরা সুন্দর মিউজিকে সুন্দর কণ্ঠ দিয়ে গান শোনাবে এই জন্য বান্দা দুনিয়ার গান শুনিও না দুনিয়ার গান যদি শোনো তাহলে জান্নাতে হুরের গান তুমি শুনতে পাবে না যদি জান্নাতের হুরের গান শুনতে চাও জান্নাতি হুর যদি পেতে চাও এই দুনিয়াতে সমস্ত নাচ গান ত্যাগ করতে হবে সমস্ত হালিউড বালিউড আমাদেরকে ত্যাগ করতে হবে শুধু জান্নাতের গান যদি তোমরা শুনতে চাও জান্নাতের হোক জান্নাতের গান দুনিয়ার চেয়ে কোটি গুণে সুন্দর হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন এভাবে হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বললেন একজন শাসা সেই জান্নাত বলল ইয়া আল্লাহ আমি এই জান্নাতে শ্বাস করতে চাই এখানে সেখানে জান্নাতের মাটি নেই সব জায়গায় স্বর্ণ হবে সে শ্বাস করতে কে করবে সে আল্লাহকে বলবে আল্লাহ আমি শ্বাস করতে চাই সাথে সাথে সেই তার জন্য ক্ষেত হয়ে যাবে সাথে সাথে সেখানে ছাড়া রোপণ হবে সাথে সাথে গাছ হয়ে ফল হয়ে ফল থেকে সেই পাহাড়ের মতো স্তূপ হয়ে যাবে আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ মানুষ যেটা চাইবে সেটা মিনিটের ভিতর মুহূর্তের ভিতরে সাথে সাথে আল্লাহ পাক দান করবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ একজন সাহাবি রাসুলের কাছে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আমরা জান্নাতে কিভাবে ঘুমাবো তখন নবীজি বললেন জান্নাতবাসীরা কোনোদিন ঘুমাবে না কারণ জান্নাতের ভিতরে ক্লান্তি নেই কোনো ক্লান্তি নেই ক্লান্তিহীন জীবন সেখানে শুধু সুখ আর সুখ লাভ করবে সেখানে কোনো ঘুম হবে না রাসুল সাল্লাহ সাল্লাম লজিক দেখালেন গুম হল মৃত্যুর ভাই গুম হল অর্ধেক মৃত্যু জান্নাতের ভিতরে কোনো মৃত্যু নাই সুতরাং জান্নাতের ভিতরে কোনো ঘুম নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক জান্নাতের সেই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করুন সবচেয়ে বড় নিয়ামত আমার আল্লাহর দিদার মাওলার দিদার হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক কোরআনে কি বলেন কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইজিল্লা মাহজুবুন যারা পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই আল্লাহকে ডাকে নাই আল্লাহর ইবাদত করে নাই আল্লাহ পাক তাদের মাঝে আল্লাহ পাক মাঝখানে একটা অন্তরায় সৃষ্টি করবেন কাফেরেরা আল্লাহর নাফরমান ব্যক্তিরা কোনোদিন আল্লাহর সেই নৌরানি চেহারা দেখতে পাবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন নজবিল্লা সেখানে একটা পর্দা পরে থাকবে কোন কাফের কোন দিন কোন ইহুদ নাসারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আল্লাহকে স্বীকার করে না আল্লাহর উপরে ইমান আনে না তারা কোনোদিন আল্লাহ সেই নোরানি চেহারাতে আল্লাহর সৌন্দর্যময় চেহারাতে কোনোদিন দেখবে না সেখানে আল্লাহ একটা পর্দা দিয়ে রাখবেন জোরে বলুন আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর দিদার নসিব করুন আল্লাহর সন্তুষ্টি নসিব করুন